অনেকটা নতুন কারণ এর আগে আমরা যখন বিভিন্ন জ্যামিতি পড়েছি আমাদের পরিচিত জ্যামিতিক চিত্রগুলো বা জ্যামিতিক আকৃতিগুলো নিয়েই আমরা পড়াশোনা করেছি এই আমাদের স্কুল লাইফে তো কলেজ লাইফে এসে আমরা নতুন এক ধরনের জ্যামিতিক আকৃতি সম্পর্কে জানতে পারি সেটা হচ্ছে কনিক তো কনিক নতুন বলে আমাদের কাছে অনেকটা কঠিন মনে হতে পারে কিন্তু কনিক আসলে তেমন কঠিন কোনো বিষয় নয় এটা যথেষ্ট পরিমাণে সহজ তো চলো কনিক কি সে সম্পর্কে আমরা একটু আইডিয়া নেই তো প্রথমত বইয়ের সংজ্ঞানুসারে কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট রেখা অর্থাৎ একটি সমতল থাকবে সেখানে একটি নির্দিষ্ট বিন্দু থাকবে এবং একটি নির্দিষ্ট রেখা থাকবে ওই নির্দিষ্ট বিন্দু ও নির্দিষ্ট রেখা হতে যে সকল বিন্দুর দূরত্বের অনুপাত একটি স্থির ধ্রুবমান হয় অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এবং একটি নির্দিষ্ট রেখা থেকে এক সেট বিন্দু আমরা বিবেচনা করি সেই নির্দিষ্ট বিন্দু ও নির্দিষ্ট রেখা থেকে ওই বিন্দু সেটের প্রত্যেকটি বিন্দুর অনুপাত একটি নির্দিষ্ট ধ্রুবমান হবে সেই সকল বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথকে কনিক বলে অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি কনিক মূলত সঞ্চার পথ আমরা যে এর আগে সরলরেখা পড়ে এসেছি এর আগে বৃত্ত পড়ে এসেছি সেগুলোও সঞ্চার পথ এমনকি বৃত্ত নিজেই এক প্রকার কনিক তো সে বিষয়ে যাওয়ার আগে আমরা খেয়াল করি যে কনিক হচ্ছে মূলত একটি সঞ্চার পথ সঞ্চার পথ কি সঞ্চার পথ হচ্ছে অবিচ্ছিন্ন অ্যাক্সেট নির্দিষ্ট বিন্দু অর্থাৎ সমতলস্থ যে সকল বিন্দু নির্দিষ্ট শর্তাধীনে একটি অবিচ্ছিন্ন চলার পথ সৃষ্টি করে সমতলস্থ হতে হবে অ্যাক্সেট বিন্দু হতে হবে এবং তাদের একটি নির্দিষ্ট শর্ত থাকতে হবে ওই শর্তের অধীনে এর একটি অবিচ্ছিন্ন চলার পথ সৃষ্টি করবে সেই অবিচ্ছিন্ন চলার পথটিকে আমরা জানি সঞ্চার পথ আর এক বিশেষ প্রকার সঞ্চারপথ হচ্ছে কনিক যেখানে সমতলে নির্দিষ্ট বিন্দু ও নির্দিষ্ট রেখা থেকে ওই অ্যাক্সেট বিন্দুর দূরত্বের অনুপাত একটি স্থির ধ্রুবমান হবে অর্থাৎ বিন্দুটি থেকে এবং রেখাটি থেকে ওই বিন্দু সেটের যে বিন্দু সেটটি সঞ্চারপথ সৃষ্টি করবে সেই সঞ্চারপথ সৃষ্টিকারী বিন্দু সেটের প্রত্যেকটি বিন্দুর দূরত্বের অনুপাত সমান এই যে নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট রেখা আমরা কথা বলছি এবং নির্দিষ্ট যে ধ্রুবমান বা অনুপাতের কথা বলছি এগুলোর বিশেষ বিশেষ নাম আছে এবং এগুলোর বিভিন্ন প্রকার পার্থক্যের কারণেই এই যে আমরা বিভিন্ন প্রকার কণিক দেখি এখানে আমরা একটি বৃত্ত দেখতে পাচ্ছি এখানে একই আমরা উপবৃত্ত দেখতে পাচ্ছি এখানে একটি অধিবৃত্ত এখানে পরাবৃত্ত দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন প্রকার কণিক আকৃতি আমরা দেখতে পাচ্ছি এ সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত জানবো